আসসালামু আলাইকুম ভিউস আপনারা দেখতেই পারছেন যে নড়াইল জেলা কালিয়া থানা তেলিডাঙ্গা গ্রাম নবগঙ্গা নদীর পাশে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটাতে আজ আমরা ভিডিও করে দেখাচ্ছি এখানে যে এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলা এবারেই এই বছরেই করা হয়েছে বারোটি ঘর তো বারোটি ঘরের ভিতরে যেগুলা উৎপাদন দেওয়া হয়েছে তাতে কিছু লোক আসছে কিছু লোক আসেনি দেখুন এই যে তালা মারা ঘরে আর এই পাশে যে আরও চৌত্রিশটি ঘর রয়েছে সেই ঘরে সবগুলো ঘরেই বসবাস করছে আশ্রয়কেন্দ্র যারা ঘর পেয়েছেন তারা আর এরা অনেকে আসেনি এখানে প্রিয় দর্শক এখানে টোটালে ছেচল্লিশটি ঘর করা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র তো এখানে অনেকে এখনো আসেনি অনেকে আসছে তো ঈদের সময় যারা আসছে তারা অনেকেই তাদের পুরানো যে আত্মীয় স্বজন তাদের বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছে দেখুন প্রায় ঘরে তালা মারা আছে তো এই যে ঘরটিতে দেখা যাচ্ছে একটি শিশু তো এখানে একটি পরিবার রয়েছে তো পরিবারটি এখানে রয়েছে তো তার মুখ দিয়ে আমরা কিছু কথা দেখি শুনে আসি দেখি কি বলে তো দেখতে পারছেন যে তার আশেপাশে যে ঘরগুলো আশেপাশে যে দেখতে পাচ্ছেন একটি রোড রোডটি এই যে পাশ দিয়ে যে জায়গা দেখতে পাচ্ছেন যে পাশে যে নদী পুষ্পনীটি এটা হয়েছে যা মালিকানা জায়গা আর এই ঘরগুলো হয়েছে সরকারি খাস জমিতে তো এটা হ্যাঁ সেখানে অনেক জায়গাতেই অনেক জায়গা নিয়ে ছেচল্লিশটি ঘর উদ্বোধন করা হয়েছে ছেচল্লিশটি ঘর করা হয়েছে এখানে আরও রয়েছে বিশেষ কিছু উপহার তা আপনাদের দেখাবো সামনের ভিডিওতে তো চলুন সবাই আরও কিছু ব্যাকগ্রাউন্ড দেখে আসি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আরও